থেকে পড়েন আপনারা অনেক কষ্ট করেছেন আশেপাশের ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছে আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাচ্ছি একটু কাফারাতুল মজিসটা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميته على كل شيء قدير اللهم لا مانع لما آتيت لا معطي لما منعت لا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ জাল্লা শানু ইসলামী কল্যাণ সমাজ কল্যাণ পরিষদ মধুইল বর্তলি কর্তৃক আয়োজিত নওগাঁর এই প্রান্ত থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ এভাবে কারো কাছে কখনো হাত পেতে কিছু চাই না আপনি ছাড়া আমাদের আর কেউ না আমাদের ভিতর বাহিরে সবকিছুই আপনি আমাদের উপরে নিচে প্রকাশ্য গোপনে সবকিছুই আপনি আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের কোরআন শোনা আজকের তেলাওয়া সহ সারা জীবনের আমল আপনার শাহি দরবারে কবুল করে নিন তার হাদিয়া সমস্ত আমি কেরামের আর ওয়াহ পৌঁছায় দিন বিশেষ করে যে নবী আলাইসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী পাকের রওজা মোবারকের হাদিয়া পৌঁছিয়ে দিন এ পর্যন্ত যত কোপে আল্লাহ আমাদেরকে কবুল করেন চিৎকার করে বলি আমিন আমার ফারুক দোয়াটা আপনারা মুখস্থ পারেন আশা করি সবাই পাশ থেকে ছুরি ঢুকিয়ে ইহুদি সেই এখনো ষড়যন্ত্রে আছে না নাই বাংলাদেশেও আছে না নাই তবে ইহুদির বাচ্চারা কান খাড়া করে শুনো কিছুদিনের মধ্যেই গাছগুলো বলে দিবে গাছের পিছনে তুমি লুকিয়ে আছো সারা তুমি আর মুসলমান এক হবে ঠিক কিনা আমরা এক আমাদের কালেমা এক কোরআন নবী এক আমরা এক ঠিক কিনা বুখারী সাল্লাল্লাহু আলাইহি হাদিস উল্লেখ করেছেন ঐক্যের বন্ধন হবে তিনটি কয়টি সালাতানা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি ওয়া রাসূলি যে আমাদের কিবলাকে কিবলা মানবে আল্লাহর সালাত আদায় করবে আমাদের জবাই করা হবে তারা হলো মুসলিম তারা হলো মুসলিম আল্লাহ এবং রাসূল তাদেরকে জিম্মাদারি দিয়েছে সুবহানাল্লাহ অন্য কিছু আমরা দেখব না যেমন আপনি সাদা গুড় খাইবা না কালা গুড় খাইবা মানে আপনি সাদা মিষ্টি খাবেন না কালো মিষ্টি খাবেন কুমিল্লার এক মেয়ের বিয়ে হলো তো নানি শাশুড়ি বলতেছে ভাই গো তুমি কালা গু খাইতা না সাদা গু খাইতা এ মেয়ে চিন্তা করলো কোন এলাকায় আসলাম প্রথমে এই গু খাওয়া হয়েছে মেয়ে রাগ করে তুই কি নিয়ামতের দেশ আলহামদুলিল্লাহ এই দেশের ভিতরে কোরআনের জন্য প্রাণ দেয় এরকম সিংহ সাধন আছে ঠিক না ঠিক আমরা ছেড়াছেড়ি না আমরা আমাদের ভাইকে রাখবো আমাদের বড় করে দিবেন সিরিয়ার উত্তর অঞ্চলে রাফিজি একটা গ্রুপ আছে এরা আল্লাহকে আলীকে আল্লাহ বলে এই জন্য এরাই আপিটা ঢুকাইছে কোন শক্ত কাজ করছে মানছে আলী সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে বলতে থাকে হে জিব্বা তুমি যা বলবা আমরা তোমাকে অনুসরণ করব তুমি যদি আল্লাহকে ডাকো আমরাও আল্লাহকে ডাকবো আর যদি তুমি তার ব্যতিক্রম করো আমরা তোমাকে অভিশাপ দেবো ঠিক না বা ঠিক ঘুম থেকে উঠে আমাদের দেশের এখন কৃষ্টি কালচার হচ্ছে বিদেশি কৃষ্টি কালচার ঘুম থেকে উঠে চা কই প্রথম কথা নেই রেকর্ড হচ্ছে না চা খায় খুবই সুখী খায় হ্যাঁ। হচ্ছে না মুখের ময়লা সহ চা বন্ধ হচ্ছে কিসের চা কোন নবীরা চা খেয়েছে অনেক রোগের আধার চা কোন কল্যাণ নাই তার ভিতরে আর দুধ চাটা হলো গ্যাস্ট্রিকের মূল এলিমেন্ট যারা এটা রেগুলারলি খাবেন গ্যাস্ট্রিক যে হবে তাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ কোন কোন হার্টের ডাক্তাররা বলেন লাল চাকা হার্টের জন্য ভালো হার্টের জন্য এখন উল্টা চলে এক ডাক্তার কম্পাউন্ডারে বিড়ি খাবেন না বিড়ি খাওয়া মৃত্যুর মতো একদম এক হাজার নয়টা রোগ আছে এটার ভিতরে একটু পরে তিনি বেরিয়ে গেছেন ওই রোগী পিছনে গিয়ে দেখে উনি ওনারে রুমের বাহিরে ও কি ব্যাপার ডাক্তার সাহেব আপনি বিড়ি খাচ্ছেন যে আমারটা ঠিক আছে আমি তো মেডিসিন অনুযায়ী খাই দেখুন রোগ যারা বিড়ি খায় যাদের এই বিড়ির অভ্যাস তাদের কারণে বহু মানুষ মারা যায় ঠিক না ঠিক তালেমদের কথা না ডাক্তাররা বলছে প্রতি বছর চব্বিশ থেকে পঁচিশ লক্ষ লোক মারা যায় বিড়ি ধোয়ার কারণে যারা বিড়ির ব্যবসা করো বিড়ির ফ্যাক্টর দিয়েছো কেমতের ময়দানে সবগুলো হত্যাকারীর কাতারে উঠবা কেমতের ময়দানে আর যারা বিড়ি খাও কঠিন শাস্তির সম্মুখীন আল্লাহ করে দেবে জিজ্ঞেস করবে বাচ্চাদেরকে কে কিভাবে তোমরা মারা গেলা এই আইয়ে জাম্পিন করতেলা তখন বলবে যে এই বিড়ি খুঁতের কারণে আমরা মারা গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর আরেক গ্রুপ খায় জর্দা আর সাদা একই জিনিস বিড়ি যেটা জর্দাও সেটা একই জিনিস সেগুলো অত্যন্ত মারাত্মক আল্লাহ বলছেন লা তালকুয়াইদাকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সৎ কাজ করো আল্লাহ সৎ কর্মসূচিদের ভালোবাসেন ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু এই জন্য ঘুম থেকে উঠে বলতেন আল্লাহ সকল ক্ষমতার মালিককে এরপরে আল্লাহ বলছেন এবার আমার ক্ষমতা দেখো আল্লাযী খালাকাল মাউতা মৃত্যুকে আমরা অনেকে অপছন্দ করি হঠাৎ মৃত্যু থেকে রোডে মরা খাতে মরা বিভিন্ন জায়গায় হঠাৎ করে চলে যায় দিদিকে কিছু বলতে পারে না বাচ্চা কেউ বলতে পারে না আছে না নাই এই মৃত্যু থেকে পানা চাইতেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আরেকটা মৃত্যু থেকে পানা চাইতেন যাতে খারাপ কোনো জায়গায় মৃত্যু না হয় দুইটা মৃত্যু চাইলেন একটা হলো শাহাদাতের আরেকটা হলো নেককারদের সাথে কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন দুইটা মৃত্যু চাইবা তোমরা ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না বলো না মৃত সুবহানাল্লাহ আরেকটা মৃত্যু আল্লাহ শিখা দিচ্ছেন সূরা আল শেষের দিকে قل ربنا قل ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين آمين, آمين. আল্লাহ বলছেন তোমরা বলো আমরা শুনলাম we have heard of your call আপনি ডেকেছেন আমরা শুনেছি আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছেন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ মৃত্যুর পরে বিলাস করা নিষেধ মৃত্যুর পরে চল্লিশা তিন দিনা খাওয়া পুকুরি মুসলিম শরীফের মহানা রাসুল্লাহাম বলেছেন দুটি জিনিস কুপুরি করে এই জাতির লোকেরা কারো পরিবার ধরে গালি দেয় ঠিক কিনা হয়তো গোষ্ঠী খারাপ নাউজুবিল্লাহ আরে আবু জেহুল কি গোষ্ঠী খারাপ পুষ্টিতে এসেছেন মোহাম্মদ রাসুল্লাহ আবার ইব্রাহিম আলাই সাল্লামের আব্বার গোষ্ঠীতে এসেছেন ইব্রাহিম আলহিস এই জন্য যে অপরাধী শুধু তাকে বলবেন তার কি কখনো টানবেন না আপনার বাড়ি কোথায় মধুল আরে মধুল সব খারাপ এরকম কথা আসলে নাই খবরদার এটা কুকুর এটা কি আর বলা মানুষের জন্য নিয়ে আহা আরেকটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন সাহাবাই کرام মনে করতেন কান্না কাটি এটা অনিয়াহা আবার মন মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা যেমন খাওয়ার আয়োজন করি তিন দিন আর চল্লিশ আর ঠিক না ঠিক কথা বল না কেন আচ্ছা খাওয়া কি মানুষ কেউ কি কেঁদে খায় না হাসি খায় খাওয়ার সময় কি কেউ কাঁদে কোনদিন দেখছেন একদম লোক কাঁদতে কাঁদতে এসে খাইতেছে খাওয়া মানে হলো আনন্দ ঠিক কিনা খাওয়া মানে কি আনন্দ উৎসব আপনার মৃত্যু মানুষকে নিয়ে আনন্দ করেন কেমন কি আজই একটা আশা এখানে হ্যাঁ, আপনি খাওয়া যারা গরিব কাজ যেটা করবেন বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির শেষে গিয়ে শেষের দিকে গিয়ে বললেন ও আতাল মালা আলা দাবিল কুরবা ইমানের কথা বলে মাল দেওয়ার ক্ষেত্রে বললেন মাল দিবা নিজে আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে আপন ভাই আপন বোন আপন মামা আপন খালা আপন খালু সবাইকে মাল দেন কারো কম কারো কথাই বলে না তিনটা জিনিস পুলসিরাতের পোলের সামনে গিয়ে দাঁড়াবে আপনি পোল পার হইতে পারবেন না প্রথম হলো আমানত দ্বিতীয় নিকটাত্মীয় তৃতীয় জুল যারা জুলুম করেছে ওই জুলুম গিয়ে তা মুসরাতের সামনে দাঁড়াবে আর জুলম জুলমাতুন ইয়ামাল কিয়ামা টেনে তাকে জাহান্নামে ফেলে দিবে আর রক্ত সম্পর্ক রাসূল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে ধান নাম স্থির করে আসে সাহাবায়ে কেরাম বললেন কেমন কথা ইয়া বহু পিতা মাতা আছে মেয়েকে সম্পদ দেয় না সব ছেলেকে দেয় ঠিক না এরাই জাহান নাম ঠিক করে নেয় আপনি ছেলেকে দিবেন যা মেয়েকেও দিবেন তা যদি জীবিত অবস্থায় হয় জীবিত অবস্থায় যদি বন্টন করেন মেয়ে দুই ভাগ ছেলে কয় ভাগ কথা কন না কথা বুঝলেন না যদি জীবিত অবস্থায় করেন সমান সমান হবে সমান সমান আর যদি মৃত্যুর পরে হয় ছেলে দুই ভাগ মেয়ে হাত দিল কিন্তু যদি জীবন দশায় করেন যেমন বিবি ছিলেন একাধিক বিবি একজন বিবি এসে তিনাকে বললেন যে আমাকে একটা আমার ওই ছেলের জন্য একটা গোলাম দেন তখন ওই মহিলা রাসুলকে সাক্ষী রাখলেন রাসুলাম জিজ্ঞেস করলেন নমান তোমার সব ছেলেকে কি তুমি একটা করে গোলাম দিয়েছো সব মেয়েকে কি দিয়েছো বলছে না দেয়নি রাসুলাম বললেন আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না সবাইকে একটা করে দাও এই হাদিস থেকে বলছেন যে জীবন দশায় যদি কোনো সম্পদ দিতে চায় মেয়েকে যা দিবে ছেলেকেও কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ। একটু জোরে বলো তো আল্লাহ মানে, আপনাদের লোকে কইতেছে হয় আমি কি করবো আল্লাহ পৃথিবীর এমন কোন মানুষ নাই যাকে জমিনের মধ্যে ভিডিও করা হয় না জমিনের প্রত্যেকটি বালু আপনাকে রেকর্ড করছে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে রেকর্ড করছে আপনার সারা শরীর ভিতরে বাহিরে সব রেকর্ড করে ফেলছেন কে আল্লাহ রেকর্ড করে ফেলছেন সেজন্য আল্লাহ বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি মৃত্যু জীবন তৈরি করেছি দেখতে চাই কে আহসান আমল করে আমরা বললাম আহসান আমল কি সূরা ফুসসিলাত আল্লাহ জবাব দিচ্ছেন ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে বীর আমাদেরকে ভয় দেখায় না সারা পৃথিবী এখন মুসলমানের ভয়ে কাঁপছে ঠিক শুধু ভয় মুসলমান এক না হয় শুধু ভয় এক না হয় আমরা টুকির মধ্যে কোনো পার্থক্য করি না আমরা সব এক দলের মানুষ মারার সময় আমাদের টুপি দেখেই মারে সারা পৃথিবীতে এখন একই আওয়াজ মুসলমান আছে যেখানে এক হব কালেমা আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ জাল্লা শাহরু বলছেন গোলাম ভালো কাজ করার জন্য তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আহসান কাজের জন্য আহসান ভাবে বানিয়েছি ওয়াত্তিন পড়েন ওয়াত্তিন زيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করেছি চারটা কসম আল্লাহ খেয়েছেন কয়টা দিনের কসম জৈতুনের কসম নিরাপদ শহরের কসম দূরে সিনার কসম এই চারটা কসম খেয়ে বলছেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মানুষকে সুবহান। মানুষের যে সুন্দর আর কিছুই এবার আমরা বললাম আল্লাহ এই সুন্দর করে বানিয়েছেন সুন্দর থাকবো কিভাবে আল্লাহ সেটাও বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ভালো জিনিস দিয়ে জবাব দাও বিশ্বনবীকে এক ইহুদি বললো আসাকুন কি বললো আসাকুন দূর থেকে তাকিয়ে দেখছিলেন যখনই আবু বকর প্রতি উত্তর করলেন রাসুলের মুখটা কালো হয়ে গেল আবু বকর গিয়ে বলেন এই যখন আমাকে গালি দিচ্ছিল আপনি মুসকে মুসকে হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেল রাসুল সাল্লাম বললেন আবু বকর আমি যা দেখি তুমি তা যখন তোমাকে গালি দিচ্ছিল তোমার পক্ষ থেকে অজস্র ফেরেস্তা জবাব দিচ্ছিল যখনই তুমি মুখ খুলেছ ফেরেস্তার মুখগুলো বন্ধ হয়ে গেছে আপনাকে যখন কেউ গালি দেয় আপনি যদি ভালো কথা বলেন আপনার পক্ষ থেকে উত্তর দিবেন কে আল্লাহ ব্যবস্থা করে দিবেন কারণ প্রতিটি মানুষের সাথে হাজার হাজার ফেরেস্তা লাগিয়ে রাখেন কে সে আল্লাহ জাল্লা শাহ বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذين أحسنوا الحسنى وزيادة আপনাদের কষ্ট হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি ইসলাম অনুযায়ী চলতে রাজি আছেন তো সামনের দিনগুলো বড় কঠিন বড় কঠিন আমাদের দেশ কালেমার দেশ আমাদের দেশ ইসলামের দেশ আমাদের দেশ সুন্নতের দেশ ঠিক কিনা মানুষ কে ভালোবাসে হৃদয়ের চেয়ে বেশি এই দেশে নবীর বিরুদ্ধে গিয়ে কেউ কখনো থাকতে দাউদ হায়দার থাকতে পারে নাই মতো থাকতে পারে নাই আর কেউ যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কিছু বলো আমরা তাদের জিভ পেটে ফেলে দেবো আমরা এটা আমাদের রসুল শিকার নেই ঠিক কিনা বিশ্বনবীকে নিজে নিজে মার খেয়েছেন মক্কায় কিন্তু কার উপর তিনি আক্রমণ করেন নেই আমরা ইসলাম যখন আসবে ঐক্যবদ্ধ ভাবে আমরা এটার প্রতিশোধ দেবো ঠিক না ইসলাম আসবে ইসলামকে ঠেকানোর কোন শক্তি পৃথিবীতে নাই আল্লাহ দিন আল্লাহ বিজয় করবেনি আল্লাহ কোরআনে চার জায়গায় ওয়াদা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমার দিনকে আমি বিজয় মেহেদি আসছেন অশ্বরিক শক্তি নিয়ে তিনার অস্ত্র হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তখন তোমরা টিকার সাহস পাবা না তোমাদের হাত অকেজ হয়ে যাবে তোমাদের বোমগুলো কাজ করবে না কিসের মিজাজ আর কিসের ফিজাই সব লোয়া লোহার মতো হা করে বসে থাকবে যখন ইসমান আল্লাহ পড়বে লক্ষ লক্ষ ফেরিস্তা মোমেনদের পক্ষ থেকে আক্রমণ করবে যেমন হয়েছে বদরের যুদ্ধে ঠিক না বেটি খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে দরিদ্র সাহাবি কাফের দুই ভাগ হয়ে তার ঘোড়া দুই খণ্ড হয়ে গেছে এরপরে আল্লাহ জানালেন অমা কাতালু আলা কিন্নাল্লাহ কাতালু হত্যার কাজ তোমরা করো নাই তোমরা শুধু লাঠি উঠিয়েছ হত্যার কাজ আমি আল্লাহ নিজেই করে দিয়েছি মোমেন্দা যখন দুর্বল হয় আসমানি শক্তি তখন সবল হয় ঠিক কিনা মুসালাম যখন দুর্বল হয়ে গেলেন আসমানি শক্তি সবল করে দিলেন কে সাগরের ভিতর দিয়ে রাস্তা কয়টা হলো কয়টা বারোটা রাস্তা সব মোমেন্দা উঠে গেলেন ফেরাউন মনে করলো আমি উঠে যেতে পারবো ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে নামলো এক জুবানিতে সব লক্ষ লক্ষ শূন্য শরীর সমাধি হয়ে গেল সুবাহ সেই আল্লাহ এখনো আছেন না নাই বাংলাদেশে যারাই কালেমা পড়ে তারাই আমার ভাই ঠিক কিনা হ্যাঁ। আমার যে হিন্দু ভাইরা তারা আমাদের কাছে আমানত আমাদের কাছে কি তারা যদি অভুক্ত থাকে তাদেরকে খাওয়ানো আমাদের ইমানের দাবি আমরা যদি না খাওয়াই আমরা মমিন হতে পারবো আপনি খবর নেবেন ওই ভাইটি খেয়েছে কিনা আমাদের বাড়ির ডান পাশে চল্লিশ বাড়ি বাম পাশে চল্লিশ সামনে চল্লিশ পিছনে চল্লিশ এই হলো প্রতিবেশী যদি অসুস্থ হয় ঔষধ দিবেন যদি কাপড় না থাকে কাপড় দিবেন কারণ মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাম বলছেন আমাদের মাঝে আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম পিপাসার্থ ছিলাম তোমরা পানি পান করা অনেক মানুষ বলবে কেমন কথা আরব আল্লাহ বলবেন আমার এক কোন বিপদার্থ ছিল আল্লাহ বলেন নাই সেটা মুসলিম হতে হবে হতে পারে মুসলিম হিন্দু অথবা বৌদ্ধ ঠিক না বেটি আমার এই গোলামকে পানি খাওয়ালে আমাকে দেওয়া হতো সুবাহ আল্লাহ একটা বিড়ালকে কষ্ট দিয়ে বনিস্তারের এক মহিলা জাহান্নামি হয়েছেন আরেকটা কুকুরকে পানি খাওয়ায়া এক মহিলা তোবা করে জান্নাতি হয়ে গেছে আল্লাহ আকবর এর জন্য সৃষ্টিকে ভালোবাসবো আমাদেরকে ভালোবাসবেন কে আকরা ইবনে হাবেস বুখারী বর্ণনা তিনি বলছেন আমার এই দশটা বাচ্চাকে কোনদিন আমি আদর করিনি চুমু খাইনি যে আদর করে না সে সম্মান পায় না যে কোনো বাচ্চাকে আদর করবেন স্কুলে যারা বাচ্চাকে হাত তোলো এরা বেয়াদব শিক্ষক নামের কলঙ্ক এরা হেফজোখানায় বাচ্চাকে পিটায় অজ্ঞান করে এরকম দিয়েছে তোকে এই অথরিটি কে দিয়েছে তোকে এই অথরিটি কোন সন্ন্যায় পেয়েছিস অনেক ভালো ভালো বাচ্চারা করতে চায় না আমি সিলেট গেলাম হেজুগঞ্জ সার কারখানা ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে এক সপ্তাহে পুরা আমপাড়া মুখস্থ করেছে কি দুষ্টামি করেছে বাচ্চা যেগুলো ব্রেনে এগুলো কি হয় দুষ্ট হয় দুষ্ট হয় কি হয় দুষ্ট দুষ্ট হয় দুষ্টমি তো করবেই বাচ্চারা বাচ্চারাই তো দুষ্টামি করা কতক্ষণ পরে দেখলেন মিশনের মাঠের পাশে দাঁড়ানো আস্তে করে পেটের কাছে এসে দাঁড়িয়েছেন আনাস রাসুল মুখ দিয়ে তাকিয়ে আছেন আল্লাহর হাবিব মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলছে আনাস যে কাজের কথা তোমাকে বলেছি সেটা আমি নিজেই করে নিয়েছি তুমি তোমার খেলা শেষ করো আমরা হলে তো প্রথম তাকে দিতাম এই আনাক্কা ঠিক কিনা ও বুঝছো যে আমার পর বলা নাজির হয়েছে কোন রাগ নেই মা এসা সিদ্দিকার দিন সহ আনার দিন মা লেখা দিন সহ যে সাহাবিরা বিষ্ণু বিশ্বাসের সংস্পর্শে ছিলেন তিনারা বলেছেন সব বিবিরা বলেছেন কোনদিন জিজ্ঞেস করেন নাই এটা করেছো কেন এটা করো নাই কেন সুহান কি চরিত্র আর বাচ্চাকে মানেন কোন সরমে ওই ছেলেকে হুজুর এমন পিটানি দিল ছেলে আমার কাছে এসেছে এসে একটু দূরে আমি সে কাছে আসো কয় না আপনিও মারবেন এই বেটা আমি মারবো না দিয়া চট প্লেট আছে আমার কাছে আসো তাও আসে না টুপি খুললাম তারপরে আসছে হুজুর দেখলেই ভয় পায় বললাম তুমি এত ভয় পাও কেন ওই হুজুরে আমাকে এত মারা মেরেছে হুজুরের লুঙ্গি খুলে গেছে হ্যাঁ কাপড় নিয়ে করি আর যারা শর্ট জামা পরে না হারে শর্ট হতে হতে এত শর্ট হয়েছে ছাড়ার উপায় নেই কালকে এক ছেলেকে দেখি দাঁড়িয়ে পেশাব করছে আমি কেন ভাই তো বইতে পারি না বইতে পারি না মানে আমার ড্রাইভার বলতেছে স্যার প্যান্ট এত খালায় থাকুন কোনো উপায় টাইট কাপড় পুরুষের পরবেন না পুরুষের পোশাকে এই মেয়েরা ধরে তাদের আল্লাহ যে পুরুষ মেয়ের বেশভূষা করে তার উপরে আল্লাহ মেয়েরা করবে না হাই হিল যেটা খটখট আওয়াজ হয় এই হিল পরে কখনো বাহিরে বের না এই হিল সেটি ইহুদিদের থেকে মাথার উপর আলগা চুলের আরেকটা ঝুঁকি আরেকটা মাথা বাড়ানো আদিতে নিষেধ খোপাকে এরকম উঁচু করে এরকম করে উঁচু করে বের হওয়া হাদিসে নিষেধ মাথার সাথে মিলিয়ে খোপা করো আল্লাহ আমাদেরকে এইগুলো করার তৌফিক দান করুন খালাকাল আইয়ুকুম আমালা সবচেয়ে সুন্দর কে সবচেয়ে সুন্দর কে তো তোমরা সৌন্দর্য মন্ডিত হতে চাও কেন আল্লাহ তো গুরু সবাইকে সুন্দর দিয়েছেন ঠিক কিনা তোমরা কেন মনে করো যে তোমাদের ভুলটা ঠিক হয়নি আল্লাহ এটা বেমিল করেছে একটু সাইসা দিলে ঠিক হবে গান খাড়া করো শোনো মেয়েরা যারা ভ্রু কাজ করো যে কোনো সময় চোখের জুটি নষ্ট হয়ে যেতে পারে তোমাদের যারা দাঁড়িয়ে পেশাব করো যে কোনো সময় টুটি কিডনি তোমার ফেল করতে পারে দাঁড়িয়ে কাজ করবা না সারা হাদিসে পাওয়া যায় বিশ্বনবী সারা জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন জায়গাটা ময়লা ছিল কয়বার একবার নিচে এত ময়লা ছিল বসতে কাপড় চোপড়ে ময়লা লেগে যেতে পারে এরপরে আর কখনো তিনি দাঁড়িয়ে পেশাব করেন নাই আড়ালে গিয়ে কাজ করতেন পেশাবখানায় গিয়ে গোপনে দেওয়া অথবা এটা ধরে রাস্তায় এরকম লেফট করা এগুলো হাদিসে নিষেধ না এটা খুব অন্যায় এটা গোপনে করবেন আপনি গোপনে এই কাজটা সাথে অনেক দূরে চলে যেতেন না এটা করা যায় মনে রাখবেন আল্লাহ যেইভাবে আমাদের গোপনে এই কাজটা করতেন এটা যেটা নোংরা এটা প্রকাশ্য গোপনে হোক এটা ছেড়ে দাও কার কথা আপনি এটা ধরে ধরে হাঁটছেন আপনার সামনে দিয়ে বাচ্চারা স্কুলে যাচ্ছে খুব খুব করে হাসতেছে ঠিক কিনা এটা কেমন অভদ্রতা আবার কথাও বলে এটা ধরে ধরে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এটা অত্যন্ত নোংরা কাজ الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء الله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم শয়তান মানুষকে দারিদ্রতা এবং ফাহেসার নির্দেশ দেয় ঠিক কিনা এটা ফাহেসা যদি বিদেশিরা টের পায় আমেরিকান ইংল্যান্ডের কারো কাছে যদি ভিডিও উঠায় কেউ পাঠায় ওরা যে কি চিঠি করবে যে মুসলমানরা শুনছি এত ডিসেন্ট মুসলমানরা এই কাজ করে কেন এগুলো গোপনে করবেন যত গোপন সব তত বেশি সব তত দূরে চলে যেতেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম একদিন এরকম দূরে গেলেন ছোট্ট এমনি আব্বাস এক পানি এনে জন্য খেলে রেখে চলে গেলেন এসে দেখলেন এক উজুর পানি উজু করলেন বললেন এই কাজটা নিশ্চয়ই আমার ভাতিজা ইবনে আব্বাস করেছে তার মাথায় হাত দিয়ে পড়লেন আল্লাহ হে আল্লাহ একে সব দিনের বোঝ তুমি দান করো দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসের তুমি একে বানায় দাও সুবহানাল্লাহ কোটি ইচ্ছা করে না এইজন্য আল্লাহ বলছেন শেষে আজিজুল হাকিম তিনি হলেন পরাক্রমশালী আপনি কোন পথে আল্লাহকে ধোকা দেন সবচেয়ে বেশি জানান কে তিনি বিজ্ঞানময় সব কিছুর খবর রাখেন কে এরপরে বলছেন আবার বলেছেন এই যে আকাশকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন হাল তারা রহমান আল্লাহ সৃষ্টি থেকে কোন ভুল পাওয়া যায় নাকি কোন ভুল আছে কথা বলেন না কেন এক লোক বলল যে আমার চোখ দুইটা যদি বগলের নিচে হইতো কত ভালো চোখ দুটো যদি বগলের নিচে হইতো ও দেখতে কিছু জামা সবগুলোর বগল ছেড়া থাকতে হতো ঠিক কিনা একজন কয় যদি আমাদের হাতির মতো কান হইতো তার একজনে কয় যদি হাতির মতো কান হইতো পাশাপাশি বসতেই পারতি না তোর কান আরেকজনের ঘাড়ে গিয়ে পড়তো ও কোথায় কান সরা আল্লাহ যে কত সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলে হাতি নাকের মতো সুরের মতো আপনার নাক হতো তোর দিতে গিয়ে নাকের উপর চিত হয়ে পড়তেন ঠিক কিনা ডাক্তার ইংল্যান্ডে মানুষের অবয়ব দেখে তিনি মুসলমান হয়ে গেছে শুধু মানুষের দেখে আমি বললাম What's the things made you Muslim, man? কোন জিনিস তোমাকে মুসলমান বানিয়েছে বলছে হিউম্যান অ্যাপিয়ারেন্স মানুষের মতো এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর কারো হতে পারে না আপনি দেখেন পাখির পাখির নাক দেখেন কাকের নাক দেখেন বিভিন্ন প্রাণীর নাক দেখেন আমাদেরও দেখেন সুভান কত সুন্দর করে হাড্ডিগুলোকে গোস্ত দিয়ে ঢেকে দিয়েছেন কে সেজন্য যখনই মনের ভিতরে কষ্ট আসবে তখনই পড়া শুরু করেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو আজিজুল গাফুর সুবহানাল্লাহ আজিজ বললেন এরপরে বললেন যিনি বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন তিনার নাম গাফুর সুবহানাল্লাহ একটু চিৎকার করে আল্লাহ আকবার